এখন বাজে সাড়ে দশটা আর বোট এই শুরু করছে আমার সঙ্গে আছে উড়িষ্যার একটা গ্রুপ বন্দে পুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় শ্রী লক্ষ্মী মা কি জয় আচার্য শ্রী কি জয় সঙ্গনাথ দাদা কি নৌকা জানো নৌকা জানো কি জয় পুরুষ এর আগের ব্লগে আমরা ঝিলিমিলি গিয়েছিলাম ওখানে ঝিলিমিলির জঙ্গলের কিছু সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর আমি আছি এখন খাতড়া বাস স্ট্যান্ডে আর এখন বাজছে আটটা চুয়ান্ন আর আমি ঝিলিমিলি থেকে বেরিয়েছিলাম সাতটা তিরিশে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা তো আমি এখন যাবো মুকুটমণিপুর তো আমি জিজ্ঞেস করলাম বাস স্ট্যান্ড থেকে বাজার যাওয়ার রাস্তাটা তো একটা গলি বললাম গলিতে এগিয়ে গেলে নাকি বাজারটা পাওয়া যাবে ওই রাস্তাটা দিয়ে আমি পাঁচ মিনিট হেঁটে আসলাম আর মেন রাস্তায় উঠে গেছি মার্কেটের মেন রাস্তায় তো আমি এখানকে জিজ্ঞাসা করলাম এখান থেকে মুকুটমুকুর যাবো কীভাবে তো বললো এখান থেকে পাম মোড়ে যাও ওখান থেকে ট্রেকার পাবে আর এখান থেকে মুকুটমুকুড়ির ডিস্টেন্স প্রায় দশ কিলোমিটার তো দেখা যাক কী পাওয়া যায় আমি এখন যাচ্ছি পাম্পের মোড়ের দিকে বলছি মুকুটমণিপুর যাবে মুকুটমণিপুর কেটে যাবে কখন যাবে এখন এখন সময় হচ্ছে নটা চল্লিশ আমি এখন মুকুটমণিপুরে নেমে গেছি আর একটা ছেড়েছিল নটা তিরিশে খাতড়া থেকে দশ মিনিটে পৌঁছে দিল আমি এখন যাচ্ছি ড্যামের ভিউ পয়েন্টের দিকে যাওয়ার পথে দেখছি রাস্তায় একটা বেশ সুন্দর নকশা করা আছে আর ঘেরা আছে যাতে কোনো গাড়ি এখানে না আসতে পারে সেফ মানুষের জন্যই রাস্তা খোলা আছে আমি ড্যামের কাছে পৌঁছে গেছি আর দেখছি এখানে কিছু নৌকা ছাড়ছে জলে নিয়ে যাওয়ার জন্য তো দেখি এখন যদি কোনো নৌকা ছাড়ে এই মুহূর্তে দুটো নৌকো ছেড়ে বেরিয়ে গেল সামনে দেখছি আর একটা নৌকো ছাড়ছে অনেক লোক উঠে বসে আছে যদি কোনো আর জায়গা হয় বলছে অফিস থেকে টিকিট করে নিয়ে আসতে ওই বোটে হবে না তো আমি এখন যাচ্ছি অফিসের দিকে হবে কত করে একজনই আছে কোনো গ্রুপের সঙ্গে দাদা একটা কি হলে প্রবলেম হবে একটা বোটে মিনিমাম আট দশজন হতে হবে নাহলে ছাড়বে না ওয়েট করছি যদি আর কোনো গ্রুপ হয় এখন চারজন আছি চারজনে বলছি হাজার টাকা নেবো আর আট দশজন হলে ফার্স্ট শেয়ারে একশো টাকা করে হয়ে যাবে আর একটা গ্রুপ যাচ্ছিলো এগারো জনের তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আরেকজন হবে কিনা তো টোটাল হয়েছে বারো জন বারোশো টাকা পার হেড একশো টাকা করে পড়লো লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি তো চলুন প্রায় দু আড়াই ঘন্টা ঘোরাবে বললো তো কতক্ষণ ঘোরাই দেখা যাক তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর যাচ্ছি বোটের বোটের দিকে হ্যাঁ, হ্যাঁ। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जगत जनन श्री श्री लक्ष्मी माँ की आचार्य श्री श्री बरदा की संगनाथ श्री श्री दादा की नौका जानो नौका जानो की वंदे पुरुषोत्तम এখন বাজছে সাড়ে দশটা আর বোট এই শুরু করছে আর বললো আড়াই ঘন্টার মতো সময় লাগবে তো আমরা ফিরবো প্রায় বারোটার দিকে আমার সঙ্গে আছে উড়িষ্যার একটা গ্রুপ আর হচ্ছে আমি এখন ডিয়ার পার্কে পৌঁছে গেছি মুকুটমণিপুরে জেটিঘাট থেকে এধারে জেটিঘাট আসতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট আর এখানে জেটিঘাট থেকে ডিয়ার পার্ক আসতে ইঞ্জিন ভ্যানের সময় নিল দশ মিনিটের মতন আর ইঞ্জিন ভ্যানের ভাড়া হচ্ছে এখানে আসার জন্য আর এখান থেকে রিটার্ন নিয়ে যাওয়ার জন্য তিরিশ টাকা তো এখানের বিহারে মানে হরিণের বৈশিষ্ট্য বলতে হরিণগুলো হাতের কাছে চলে আসছে অনেকের কাছ থেকে খাবার মানে গাছের পাতা খাচ্ছে আর কেউ কিছু বারণ করছে না কিছু বোর্ডিং বোর্ডিং দেওয়া আছে যে বিরক্ত না করার জন্য কিন্তু মানে এখানের সিস্টেমটা এটাই প্রথমে ভাবছিলাম এখান থেকে ডাইরেক্ট মুকুটমণিপুর ঘাট নিয়ে যাবে না এখানে তার অপোজিটে একটা ঘাট রয়েছে ওখান থেকে একটা শিব মন্দির যাওয়া যায় তার জন্য হল্ট করেছি তো এখন এখন সেখানেই যাচ্ছি